te ver

কেটে হয় সকাল এ কথা সবাই তো জানে দিনের শেষে এভাবে জীবন ধারা চলে এভাবে জীবন ধারা চলে এখানে দেব না এখানে দেব না বন্ধু এখানে